আল্লাহ মুক্তি চাই মুক্তি মুক্তি মুক্তি চাই বিজ্ঞাপনের মুক্তি চাই মুক্তি মুক্তি মুক্তি চাই শুকুর ভাইয়ের মুক্তি চাই মুক্তি মুক্তি মুক্তি চাই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন বিএসপি অ্যাকশন অ্যাকশন যুব দলের অ্যাকশন অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন অ্যাকশন দেশে কোনো নেত্রী আছে আন্দোলন কোনো নেত্রী আছে এবং তার পেশোয়া বাহিনী যেভাবে নির্মমভাবে গুলি করে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেনকে হত্যা করেছে বন্ধুরা শুধু মকবুল হোসেনকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি সেই সাথে প্রায় পাঁচ শতাধিক আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে ফেসিস্ট আধুনিক সরকারের পেটোয়া আজকে মকবুল হত্যার প্রতিবাদে এবং বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃস্বার্থ মুক্তি দাবিতে রংপুর মহানগর এই প্রতিবাদ মিছিল সমাবেশের সভাপতিত্ব করছেন বোলপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা শামসুজ্জামান সাধু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বোলপুর মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য রুহুল আমিন বাবলু সুলতান আলম মুলমুল অ্যাডভোকেট কামুল হক সৈয়দ শামসুজ্জামান সাধু ডাক্তার নিকিমিত শঙ্কর দেবরায় সব আমার বাবলু আতর আলী রফিকুল ইসলাম আজাদ প্রভাষক সাহিদ হোসেন মহসিদ জামিল খান সহ মহানগরীর বীর সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রংপুর মহানগর সম্মানিত আহ্বায়ক আমিনুল ইসলাম হারুন সদস্য সচিব রাশেদ রানা দাসে মহানগর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম রংপুর মহানগর কিশোর দলের সংগ্রামী সভাপতি রংপুর মহানগর বিএনপির সম্মানিত সদস্য কিশোর দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাবু সদস্য সচিব বিরোধ সরকার পৃষ্ঠ রংপুর মহানগর নতুনের সংগ্রামী সহসভাপতি ফারাদ হোসেন পিন্টু সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জয়ীল আলম নারায়ণ সহ সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রংপুর মহানগর চাষের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম হারুন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সদস্য সচিব মহিলা দল ছাত্র দল যুব দল পাখি দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার নরেন্দ্র মোদী পক্ষ থেকে শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই ফাঁসির সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির বিভাগীয় গণসমাবেশকে সারা বাংলাদেশে দশটি গণসমাবেশকে ষড়যন্ত্র করে মুখে দেওয়ার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু

第一排什么？ মুক্তি পাক ধন্যবাদ সবাইকে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জাকারি ইসলাম জি জাকারি ইসলাম জি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত আজকে রংপুর মহানগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন রংপুর মহানগর বিএনপি আহ্বায়ক জেলা সচেতন সমবায় সমন্বয় করছেন রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ভাই উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন অঙ্গ সংগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন রংপুর মহানগর ছাত্রদলের সহসভাপতি সহসভাপতির সম্পাদক আরে হোসেন জীবন সম্পাদক মোহাম্মদ আর উপস্থিত রয়েছেন তাই দশ প্রধান যুগ্ম সম্পাদক মিন রংপুর মহানগর বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব রংপুর মহানগর ছাত্র দলের থেকে রক্তিম শুভেচ্ছা সাথী বন্ধুগণ এই সরকারের বিরোধ বাহিনী ঢাকা শহরে কিভাবে আমাদের পল্টন পার্টি অফিসে আমাদের স্বেচ্ছাসেবকের কর্মী বকুল ভাইকে গুলি করে হত্যা করে সাথে এই হত্যা করে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না সাথী বন্ধুগণ আমাদের দেশের জীবন খাজা দিয়া মির্জা ফজলুল ও মির্জা বাসে মুক্তি চাই মুক্তি হয় আমরা রংপুর এই রংপুর স্বর্গে আর শান্তিতে থাকতে দেব আমাদের নেতৃত্ব মুক্তি না পাবে এবং আমাদের জনসভায় যে দশ দফা দাবি দেওয়া হয়েছে এই দশ দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে যে কোনো কর্মসূচি দিলে আমরা রক্তমান ছাত্রদল রাজপথে নেমে এই সরকারকে হটিয়ে তারপর আমরা